আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি এস এম মইনুল বসমইন কক্সবাজার পৌরসভার নির্বাচন আগামী বারোই জুন অনুষ্ঠিত হবে সোমবার অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের পাঁচটি সিটি কর্পোরেশনের ভোটের তারিখ জানানোর পাশাপাশি কক্সবাজার পৌরসভা নির্বাচনের সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিদ্ধান্ত মতে কক্সবাজার পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ষোলোই মে বাছাই আঠারোই মে প্রত্যাহারের শেষ সময় পঁচিশ মে ও ভোট বারোই জুন এদিকে গতকাল দুপুরে পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরেই সম্ভাব্য মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে উল্লেখ্য দু হাজার জুলাই কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সভা ও জেলা বাৎসরিক পুষ্টি কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজ স্থানীয় একটি হোটেলের হলরুমে এই সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক এবং জেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সভাপতি মোহাম্মদ শাহিন ইমরান এতে সভাপতিত্ব করেন এ সময় তিনি বলেন মেধাবী ও কর্মঠ জাতি গঠনে জনগণের পুষ্টি চাহিদা নিশ্চিতকরণ ও পুষ্টিমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এতে সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব doctor Mahbubur Rahman UNICEF nutrition কর্মকর্তা রায়হান ভূঁইয়া সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন টেকনাফ উপজেলার কমিউনিটি পর্যায়ে বার্ষিক কর্মসূচির পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কর্ম কর্মশালায় ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে আম পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন আট এপিবিএন এর সহকারী police super operation and media Mohammad Faruk Ahmed জানান গতকাল দুপুরে উখিয়ার ময়নারঘোনার ক্যাম্প আঠারো কে নাইন ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন ক্যাম্প আঠারো ব্লক এম টু এর বাসিন্দা মৃত মোহাম্মদ জলিলের ছেলে হাফিজুল্লাহ ব্লক এম ওয়ান এর বাসিন্দা আমির হুস হাকিমের ছেলে নুরুল ইসলাম এবং মৃত সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ জাবের এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় শর্টগান দুই রাউন্ড পিস্তলের গুলি দুই রাউন্ড রাইফেলের গুলি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে কক্সবাজারের এক মাদক কারবারিকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে আটক করেছে পুলিশ গতকাল সোনারগাঁয়ে মেঘনাঘাট সংলগ্ন আশারিয়ার চর পুলিশ চেকপোস্ট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে সাড়ে তেইশ হাজার ইয়াবা কথা জানায় পুলিশ গ্রেফতার পারবেস কক্সবাজার পৌরসভার মুজাহের পাড়ার আবু মিয়ার ছেলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করে বলেন তার সাথে জড়িতদের অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনে রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধে ছটা আট মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে আজ দুপুর বারোটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ ইফতারের সন্ধ্যা ছটা এগারো মিনিটে আগামীকাল সেহেরের শেষ সময় চারটা চব্বিশ মিনিট এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা পঞ্চাশ মিনিটে চলবে বিকেল চারটা ন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল চারটা ন মিনিটে চলবে রাত নটা আটান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নটা আটান্ন মিনিটে চলবে ভোর রাত চারটা আঠাশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে ভোর রাত চারটা আঠাশ মিনিটে চলবে আগামী সকাল দশটা বারো মিনিট পর্যন্ত খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে